বন্ধুরা আপনারা যারা মাওয়াঘাটে ঘুরতে আসবেন তারা চাইলে এই মাওয়াঘাট সংলগ্ন এই মাছের বাজার থেকে মাছ কিনতে পারেন এখানে বিভিন্ন প্রকার মাছ পাওয়া যায় যা পদ্মা নদী থেকে সংগ্রহ করা এখানে উল্লেখযোগ্য মাছের মধ্যে হচ্ছে ইলিশ মাছ রুই মাছ কাতল মাছ চিংড়ি মাছ এছাড়াও বিভিন্ন প্রকার সমুদ্রের মাছও মাঝে মধ্যে পাওয়া যায় তো এখানে একটা বিষয় হচ্ছে এখানে ওনারা মাছের দাম অনেক বেশি চায় তো যারা মাছ কিনবেন অবশ্যই দরদাম করে নেবেন তো চলুন আমরা কিছু মাছের দরদাম জেনে নিই ষোলোশো টাকা এগুলো কত ষোলোশো টাকা কেজি ষোলোশো তাহলে তো খালি লাভ কত করে কেজি পনেরোশো টাকা কেজি মানে হ্যাঁ, ছোট আমার কাছে ছোট নাই কোয়েন্দায় এক হাজারও পাইবেন কোয়েন্দায় এক আমার এটি না ভাই আমি বেচার একদম পনেরোশো দেখছেন

কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ